ব্যাস ব্যাস মাংস বসিয়ে দিয়েছি এবার আমি আরামসে স্নান করতে পারবো হুফ যাই মহারানী ভিক্টোরিয়াকে কি বলি মাংসটা খেয়াল রাখতে সারাক্ষণ তো ফোনে বসে থাকে মহারানী যাই দেখি যাই এই শোন আমি একটু বাথরুমে যাচ্ছি ঠিক আছে স্নান করতে আর হ্যাঁ শোন রে মেয়ে রান্নাঘরে মাংস বসিয়েছি যদি আমি এসে দেখি মাংস পুরে ছাই হয়ে গেছে তোকে আজকে ছাতু করবো সারাক্ষণ ফোন নিয়ে বসে থাকিস ওই জন্য বললাম উফ মা তুমি তোমাকে সব সময় মোবাইল নিয়ে দেখতে থাকো ও সত্যি আরে মা আমি ভুলবো না চাপ নেই তুমি যাও স্নানে যাও যেখানে যাওয়ার ইচ্ছা যাও আমি সময়ের আগে গ্যাস বন্ধ করে দেবো ঠিক আছে চাপ নিও না বন্ধ করে দেবো দেখ রে মনে থাকবে তো না আমি কি এক্ষুনি গ্যাসটা বন্ধ করে দেবো দেখ মোনা গ্যাস কিন্তু সময়ের আগে বন্ধ করে দিবি বলে দিচ্ছি আমি ওফ মা চাপ নেই বলছি তো তুমি বিন্দাস স্থানে যাও যেখানে যাওয়ার ইচ্ছা যাও আমি ভুলবো না তোমাকেও বন্ধ করতে হবে না আমি সময়ের আগে বন্ধ করে দেবো ঠিক আছে চাপ নিও না আমি করে দেবো ভরসা রাখো করে দেবো ঠিক আছে আমিও দেখবো কত বন্ধ করিস মনে করে কিন্তু করবি না হলে তোর আজকে আজকে আমার একদিন কি তোর একদিন বলে দিলাম ঠিক আছে আমি গেলাম কিন্তু হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তুমি যাও আমি করে দেবো চাপ নেই একদম যাও বিন্দাস যাও মিতালি দেখি রয়্যাল বেঙ্গল গেছিল থার্টি ফার্স্টে বাবা পয়সা নষ্ট করা বেলে লাপানা করতে তো এর থেকেই শেখা যাক দেখি তো কি কি ফটো আপলোড করেছে ঠিক ঠক ঠিক ঠক ঠিক ঠক ওরে বাবা এটা আবার কোন ছেলে এই এর তো রাহুলের সাথে রিলেশন ছিল এটা আবার কি 15 minutes later বাবা ফ্রেন্ডস অফ বেনিফিট এ আবার কি দেখছি এ কি হয়ে গেল 20 minutes লেটার আরে নতুন গান এসেছে এটাকে ডাউনলোড করি দেখি ডাউনলোড হচ্ছে না কেন রে বাবা আর একবার দেখি ডাউনলোড করে কি যেন পোড়া পোড়া গন্ধ আসছে এ আবার মা তো আমাকে মেরে শেষ করে দেবে কিসের জন্য পোড়া পোড়া বন্ধ আছে কাছে গ্যাসটা কতবার বলেছি মেয়েটাকে গ্যাসটা বন্ধ করে দে না আমি বন্ধ করে আসি এ পুরো মাংস পুড়ে গেল আমাকে এক্ষুনি বেরোতে হবে এক্ষুনি বেরোতে হবে পুরো মাংস পুড়ে গেলে আমার মাংস পুরো মাংস পুড়ে কালো হয়ে গেছে এই মেয়েকে আজকে তো আমি ছাড়বো না এই মেয়ের আজকে আজকে তো আমি ছাত্র করে দেবো মেয়েকে হ্যাঁ একশো বার করে বলেছে না মাংসটা বন্ধ করে দিতে করেনি আজকে ছাড়বো না মনা তুই আজকে গেলি তো তো ছাড়বো না আমি আজকে দাঁড়া দাঁড়া এরে মা বলেছিল গ্যাসটা বন্ধ করতে এবার আমি কি করি হ্যাঁ কি রে বলে গেছিলাম যে মন আমি সানে যাচ্ছি মাংসের চুলাটা বন্ধ করে দিতে হ্যাঁ কেন করিসনি মাংস পুরে পুরো কালা হয়ে গেছে হ্যাঁ কোনো মাংস খাবি একশো বার বলেছি সারাক্ষণ ফোন নিয়ে সারাক্ষণ ফোন নিয়ে পুরো মাংসটাকে শান্ত করে দিল কে খাবে কালো মাংস কে খাবে এতক্ষণ কি করছিলিস কি করছিলিস কার সাথে রয়ে গান সারাক্ষণ গান ফেসবুক টুইটার মুইটার করছো তোকে তো আজকে মেরে না